মসজিদ আল্লাহ তালার ঘর এটা আমরা কে না জানি মসজিদে নামাজের পূর্বে আজান দেয়া হয় এটা আমরা কে না জানি মসজিদে আজান দেওয়ার পর নির্ধারিত সময়ে ইমামের পিছনে জামাত হয় এটা আমরা কে না জানি কিন্তু দর্শক আমরা কি জানি বাংলাদেশে একটি ফাইভ পার্সেন্ট মুসলিম থাকার পরেও একটি ইউনিয়ন চেয়ারম্যান ওই ইউনিয়নের একটি নির্ধারিত মসজিদে আজান দেয়াকে নিষেধ করেছেন এটা কি আমরা জানি হাদশক এমনই একটি ঘটনা ঘটেছে পবিত্র এই রমজান মাসে মসজিদের ইমাম সাহেবকে এসে চেয়ারম্যান সাহেব বলে গেলেন এই মসজিদে আজ থেকে আর আজান দেয়া যাবে না শুধু তাই নয় দর্শক যখন ইমাম সাহেব মসজিদ কমিটির মধ্যে এই বিষয়টিকে জানালেন কমিটি যখন তার প্রতিবাদ করলেন তখন চেয়ারম্যানের দল বলে এসে কমিটি মেম্বারদেরকে মারধর সহ এবং মসজিদকেও বাকচুর করেছেন কি দর্শক অবাক হলেন বিস্তারিত দেখুন ভিডিওতে আমি এখানে উজু করতেছি পাশে একটা লুক নিয়ে তখন একটা লোক আছে বললো যে এখানে ইমাম সাহেবকে আমি বললাম আমি পরে চেয়ারম্যান সাহেব ডাকতেছে পরে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম পরে উনি চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে আজ থেকে তুমি মাইকে আদান দিবা না মুখ আদান দিবা তুমি ডিডি সাহেবকে এখনই জানাই দেবে আসলে আদান মাইকে না হয় আমি আমার কমিটিতে জানাইলাম জানানোর পরে ওনারা আসলো উনি চলে গেলো এরপরেই ওনারা আবার আসে ওনারা আসতে পরে ঝগড়া হচ্ছে দর্শক বলছিলাম পাবই বাজার সদর জামালপুরের কথা পাবই বাজারে একটি মসজিদকে কেন্দ্র করে ঘটেছে সংঘর্ষের ঘটনা দর্শক চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল কেন মসজিদে আজান দেয়া যাবে না মাইকে তিনি এই ব্যাপারে যা বলেছেন আমরাও শুনে অবাক হয়েছি তা তুলে ধরা হয়েছে বিডুর শেষ অংশে ইমাম সাহেব বললো যে আমরা এর এরপরে থেকে মাইকে কোনো আজান দিবেন না হ্যাঁ। কারণটা কি কারণটা হইলো আজান বড় মসজিদ আজান আজান শুনবো না এই মসজিদে আদান চলবে নতুন হয়েছে মসজিদ পঞ্জাগানা মসজিদ জামাত হয় এখানে উনি আজান দিতে দিব না পরে ওরে জানাইতে বলছে যে আমরা মসজিদ কমিটিতে জানান পরে ও মসজিদ কমিটির ফোন দিয়ে জানাইছে জানানোর পরে আমরা আসছি আসার পরে চেয়ারম্যান দলবল নিয়ে আসে এটা করছে মসজিদের জায়গাটি করছে ঈদ দেখাইছে আমাদের হামলা করছে আচ্ছা, এতে কেউ আহত হয়েছে কি আপনাদের আমার চোখের মধ্যে অনুদারায় আসছিলাম ওখান বালু দিয়া চোখের মধ্যে চেয়ারম্যান নিজেই চেয়ারম্যান নিজেই মারছে দিয়ে বালু চোখের মধ্যে আরো মুসল্লি আসলে করতেছে তাদের শরীরও লাগছে আচ্ছা এটার কারণটা কি কারণটা হইলো চেয়ারম্যান বলে ওর কাছ থেকে অনুমতি নিয়ে এই মসজিদ মাদ্রাসা না ওর কাছ থেকে অনুমতি আমরা নিয়ে নিই এটা ওরা অন্যায় করছে এই মাদ্রাসা মসজিদ করলাম খাই আর এখানকার হলো সাধারণ সম্পাদক এই মসজিদের এখানে আসার পরে আমি জানি এখানে আমার চাচারা এর সভাপতি এখানে আসার সময় গন্ডগোল হয়েছে আমার বাবা উপরে ছিল ইসলামী ফাউন্ডেশন ওনার গায়ে হাত তুলছে তোলার পরে এখানে মসজিদ ভাঙ্গা ভাঙ্গি করছে ওনারা এনে আজান দিতে দিবে না বড় মসজিদ আজান দিতে হবে এনে আজান দেওয়া যাবে না কেন আজান দেওয়া যাবে না ওটা বলে ওর অনুমতি লাগবে উনি হলো পুরা কাফের আমি এই মসজিদে হইতেছে না কেন পুরা কাফের কাফের গিয়ে করছে এবং আমাদের লোকজন না আমার বাবার গায়ে হাত ধরছে এটা আমি কি বলবো আর এটার সুষ্ঠু বিচার চাই আমি তখন এই যে ওইখানে একটা ক্লাব তৈরি করে দেয় তখন ওই সমস্ত পোলাবান এখন সবাই চাকরি করে যাওয়ার পরে এইটা যখন আমরা এই ক্যাম্পাসটাকে যখন একটা হাফিজু মাদ্রাসা আর এটা করার জন্য গ্রামের সবাইকে আমরা জানাইলাম একা একদিন নেই একাধিকবার মসজিদের এটা কথা হয়েছে যে এখানে যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা পরে রয়েছে বাজারের মানুষ ফিল্ডের মধ্যে নামাজ পড়ে তার সাথে বরং এখানে একটা হাফিজু মাদ্রাসার সাথে যদি একটা নামাজ ঘর হয় তাহলে বাজারের মানুষ নামাজ পড়তে পারবে আড়াই মাসের মধ্যে আমরা এটাকে আমাদের পারিবারিকভাবে কেউ যদি সমাজের সমাজের যে বলবো না তা না একেবারে নিম্ন শ্রেণীর দুই চারজন যদি উদ্বোধন করলাম কেউ দুইশো টাকা কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা দিছে আমি ওদের আমার ছোট ভাইদের বলছি যে এই গ্রামের যদি কেউ সোয়াব খোলা আমার দরকার না সবারই দরকার কেউ যদি দশ টাকাও দেয় তোরা নিবি কিন্তু কারো কাছে কোনো চাওয়া চাই নেই কেউ যদি ইচ্ছা করে আমি দেওয়ার পরে দেওয়ার পরে আমরা এটা যেদিন উদ্বোধন করলাম ওই দিন আমি মসজিদে বললাম যে কালকে আমরা এটা উদ্বোধন করবো আপনারা সবাই দাবার পরে অনেকেই ছিল এই যে যারা আছে ওরা অনেকেই ছিল আসলো আমানুল্লাহ কাসিম হিসাবে আমরা নামাজ পড়াইলাম করানোর পর আমি ইমাম সাহেবের ঘোষণা দিয়ে গেলাম যেহেতু আমাদের একটা মসজিদ আছে তোরা সবসময় ওই মসজিদে আজান হওয়ার পরে তারপরে তোরা আজান দিবি ওইটা আজান হয়ে যাবো তারপরে তোরা আজান দিবি আজান দেওয়ার পরে লোকজন এখানে মোটামুটি কোনো কোনো দিন আসর আর মাগরি ফিল আপ হয়ে যায় কারণ বাজারের লোকজন থাকে আর এই মসজিদ এই নামাজ ঘরটা করার কারণে নামাজ যারা কোনোদিনই নামাজ পড়ে নাই এরকম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট লোক নামাজি হয়ে গেছে আচ্ছা চেয়ারম্যান তাতে আপনার দুইটা মসজিদ হলো এখানে বাজার চেয়ারম্যান কেন এই হঠাৎ করে এই ক্লাবটা আবার জাগ্রত করার জন্য তারা পোলাপানের মধ্যে একজন তিন বাংলা জামা হ্যাঁ তারপরে একদিন হঠাৎ করে ঈদগাহ আছে তারপরে আমি দুই চারজনে ডাক দিতে পারলাম তোদেরকে একটু বোঝাও কারণ ওই জায়গাটা যেহেতু স্কুলের ক্লাবঘর ভাঙ্গার ক্ষমতা আমার নেই স্কুলের পরিবেশ ঠিক রাখার জন্য হেডমাস্টার দায়ী দুই স্কুলের হেডমাস্টার নিয়ে যে তার এখানে এই ক্লাবঘর থাকলে সুবিধা হবে কিনা এবং যারা এই ক্লাবঘর তৈরি করার জন্য আসছে এরা কেউ ছাত্র না এরা হলো তার পাশাগুন্ডা তার সাথে সবসময় থাকে কার কার পাশাগুন্ডা ওর পাশেই থাকে সবসময় তো পরে যাই হোক কালকে আমি আইসে ছেড়ে দেখলাম যাবার ই করতেছে বললাম যে তোমরা করো আমার কোনো আপত্তি নেই তবে ওই ঘরের পানি আর এই ওয়ালের উপরে যে তোমরা ওয়াল তুলছো ওয়ালটা ফ্রাই হবে ওই ঘরের পানি যেন কবরের উপরে না পড়ে এটা একটা সেন্সিটিভ বিষয় আমার বাবার কবরের উপর আরেকজনের ঘরের পানি পড়বে ক্লাবের ঘর আর ক্লাব কোনোদিনই মসজিদের সমস্যা মকিতে পারে না ক্লাব হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা সবচেয়ে উচ্চতর জায়গা হলো মসজিদ ওইটাকে এস্টাবলিশ করার জন্য সে ওইটা করে লাগছে দর্শক মসজিদে মাইকে আজান দেয়া যাবে না বিষয়টি শুনলেই যেন কেমন লাগে একজন মুসলিম হিসেবে কিন্তু সেলিম চেয়ারম্যান সাহেব তিনি নিষেধ করেছেন মসজিদে আজান দেয়া যাবে না এতক্ষণ মসজিদের কমিটি সহ অন্যান্য মানুষের বক্তব্য আপনারা শুনেছেন কিন্তু দর্শক চেয়ারম্যান সাহেব এ ব্যাপারে কি বলতে পারেন তিনি কি কারণে মূলত বলেছেন মসজিদে মাইকে আদান দেয়া যাবে না চলুন দর্শক আমরা চলে যাই সেলিম চেয়ারম্যান সাহেবের কাছে যিনি এসে বাধা প্রদান করেছেন মসজিদে আদান দেয়া যাবে না মাইকে সেই চেয়ারম্যান সাহেব কি বলেন মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংঘটিত হয়েছে এবং আজকের যারা এই আমার বিবাদী আব্দুল রাজ্জাক বাবলু যে নির্বাচনে আমাকে মানে পরাজিত করার জন্য আজিজের সঙ্গে আজিজ হলো তার আপন খাবু সে আমার গ্রামের ছেলে হয়েও সে আমার বিপক্ষে অবস্থান নিছিল আমাকে পরাজিত করার জন্য তো পরাজিত করতে পারে নাই আমি বিপুল ভোটের ব্যবধানে তোলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এরপরে থেকেই এই আবদুল্লাইজের এই দোসর আব্দুল রাজ্জাক বাবলু এবং তার ভাইরা বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি এবং বিভিন্নভাবে আমাকে সমস্যা ফেলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আসতেছে আজকের এই যে ঘটনা আজকের এই ঘটনার সম্বন্ধে শুধু ছোট্ট একটু মানে ধারণা আপনাদেরকে দিব সেটি হলো যে তিরিশ বছর আগের এই পাবই ঐতিহ্যবাহী একটা ক্লাব যে ক্লাব তাদের গুরুস্থানের ওয়াল হওয়ার আগে এই ক্লাবের ঘর মানে সম্পন্ন হয়েছিল সেই ঘর তারা আজকে গায়ের জোরে তারা মানে সন্ত্রাসীদেরকে নিয়ে তার ভাই সাইড এবং আব্দুর রাজাক বাবলুর হুকুমে এই ক্লাব ঘরের টিন ক্লাব ঘরের ওয়াল সব ভাঙি চড়ে ফেলছে এই বিষয়টা ক্লাবের ছাত্র ঐক্য পরিষদের যখন এরা আমাকে অভিযোগ দিল যে আমাদের দীর্ঘদিনের ক্লাব তারা ভেঙে ফেলছে আমি এই বিষয়টাই আমি আব্দুর রাজাক বাবলুকে প্রতিবাদ করে বলছি যে এই ছাত্রদের ক্লাব তিন বছর আগের ক্লাব এটার সঙ্গে তোমার কি শত্রুতা তুমি তো শত্রুতা আমার সঙ্গে করে আসতেছ তো এরা এটাকে তাড়াতাড়ি সে মোবাইলটা কেটে দিচ্ছে কেটে দিয়ে তারা সংগঠিত হয়েছে লাঠি ছোটা এবং রামদা ফালা নিয়ে তারা রেডি ছিল এটা আমি জানি না আমি ছিলাম আমার ফিশারিতে আমার ফিশারি থেকে আমি যখন বাজারের ভিতর দিয়ে আসতেছি তার অতর্কিতে আমার আমার উপরে হামলা চালাইছে হ্যাঁ, আমার উপরে হামলা চালাইছে এবং হামলা চালায় তারা একটা সাবলের আমাকে মানে মৃত্যু নিশ্চিত করার জন্য সাবল দিয়ে একটা পার মারছিল সাবলটা আমি ধরছি হ্যাঁ সেই সাবলটা হ্যাঁ যায় আমার হাতের এক জায়গায় যায় হাত কেটে গেছে সাবলটা ধরছি এবং একটা লাঠি দিয়ে বাড়ি দিছিল সে লাঠিও ধরছি ইতিমধ্যে গ্রামবাসী দুই তিনশো গ্রামবাসী জমা হওয়ার পরে তারা দৌড়ায় মসজিদের ভিতরে চলে যায় তারা যে মসজিদ নিয়ে কথা বলছে সে মসজিদ সম্বন্ধে আমি এটুকুই বলবো যে পাবই পাবই গ্রামে দুইশো বছর আগের পুরনো একটা মসজিদ আছে এবং দীর্ঘদিনের এই সমাজের সম্প্রীতি আছে এই সম্প্রীতি মসজিদকে হ্যাঁ মানে এই সম্প্রীতি নষ্ট করে তারা নিজেদের অর্থায়নে হ্যাঁ নিজেদের অর্থায়নে তারা এখানে পাবই বাজারে একটা মসজিদ করছে এই মসজিদটা আমাদের কোনো সে নেই আমাদের কোনো কিছু নাই মসজিদ নিয়ে আমাদের কোনো ধরনের জিজ্ঞাসা নাই কারণ যে মসজিদ আছে সেই মসজিদের কমিটিও আমরা না আমার পরিবারের কেউ আমরা চার ভাই তিন ভাই থাকি হলো ঢাকা আমি একাই তিরতলার চেয়ারম্যান হিসাবে এলাকায় থাকি আমি এক এক সময় এক এক জায়গায় আমি নামাজ পড়ি অতএব আমার মসজিদেও আমি নামাজ পড়তে পারি না আর ওই মসজিদের সভাপতি আমরা না আমরা কোন সদস্যও না অতএব মুর্শিদ নিয়ে আমাদের কোন আজকের ঘটনা আজকের ঘটনা কি হ্যাঁ, আজকের ঘটনা তো আমি যে কথাটা আচ্ছা, বললাম একটু আগে মসজিদে ইমাম সাহেব যে একটা অভিযোগ করলো সেটা হলো যে আপনি ইমাম সাহেবকে বলছেন যে আজকে থেকে না এগুলো সব ভুয়া ভুয়া ভুয়া তারা এই বানোয়াট মিথ্যা কথা বলছে হ্যাঁ কারণ ওই ইমামকে আমার বলার মানে দরকারটা কি কারণ ইমামকে বলার আগে তো এই আমাদের ওই মসজিদের যে কমিটি আছে সভাপতি আছে সে না ডাকবে আমি ডাকবো কেন আমার তো ডাকার কোনো এখানে কোনো কারণ নাই মসজিদ নিয়ে কোনো ঘটনাই নেই আপনারা প্রত্যক্ষদর্শী আপনারা যাই দেখেন যে তিরিশ বছর আগের ক্লাব টিনের চাল ভেঙে ফেলছে ওয়াল ওয়াল রিট ভেঙে ফেলছে এগুলো সব ভেঙে ফেলছে আপনার সরজমিনে যাই দেখে হ্যাঁ তারপরে সঠিক বস্তুনিষ্ঠ যে এই মানে এই সংবাদ সেই সংবাদ আপনারা পরিবেশন করবেন এবং আপনাদের এই সংবাদের মাধ্যমে আপনাদের কাছে দাবি হলো যে এরা যে এলাকায় একটা মানে অস্থিরতা তৈরি করছে এলাকায় একটা মারমুখী অবস্থা তৈরি করছে এবং সেই পাতালিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে আমাদের এলাকাবাসীকে নাস্তানুদ করতেছে এমনকি আজকে আমার চেয়ারম্যানের সামনেও তারা হামলা চালাইছে এটা নির্বাচনে হেরে যায় তারপর দিন থেকেই তারা এই কাজগুলা করতেছে আপনাদের মাধ্যমে এটার সুষ্ঠু বিচার আমি দাবি করতেছি